দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো মার্কিন যুদ্ধ জাহাজ তাড়িয়ে দিল চীন এরপরে জানিয়ে দিব হামলার আতঙ্কে কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করলো আফগান আরো জানিয়ে দিব বিক্ষোভ সহিংসতায় উত্তাল দক্ষিণ আফ্রিকা ব্যাপক লোটপাট অগ্নিসংযোগ জানিয়ে দেব হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার থাকছে চীনের সঙ্গে আফগান সীমান্তের নিয়ন্ত্রণ নিল তালেবান জানিয়ে দিব নেতানিয়াহুকে নিয়ে যা বলছে ইসরায়েলিরা আরো জানিয়ে দিব আবার দৈনিক সংক্রমণের শীর্ষে ভারত এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আজকের আপডেট সংবাদ লকডাউন বাড়বে কিনা সিদ্ধান্ত আজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছিলেন মার্কিন যুদ্ধ জাহাজ তাড়িয়ে দিল চীন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজকে তাড়িয়ে দিয়েছে এশিয়ার পরাশক্তি চীনের সামরিক বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চীনের সীমানায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজটি অবৈধভাবে প্রবেশ করেছিল বলে দাবি দেশটির সেনাবাহিনীর বিবৃতির মাধ্যমে এরই মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বিবৃতিতে দাবি করা হয় উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে হামলার আতঙ্কে কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করল আফগান আফগানিস্তানে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তাদের সহিংসতা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে এমত অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এর প্রতিবেদনে বলা হয় রবিবার এটি স্থাপন করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালিবান যোদ্ধাদের হামলার কারণে কাবুল ও বিমানবন্দর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে তাছাড়া এটি ন্যাটো বিদেশি কূটনৈতিক ও ত্রাণ কর্মীদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম বিবৃতির মাধ্যমে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার উদ্দেশ্যে স্থানীয় সময় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাবুলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান তথ্যটি জানিয়েছেন তবে এটি কারা স্থাপন করেছে কিংবা কি ধরনের সে সম্পর্কে কিছুই বলেননি তিনি বিক্ষোভ সহিংসতায় উত্তাল দক্ষিণ আফ্রিকা ব্যাপক লুটপাট অগ্নিসংযোগ সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জোমাকে জেলে পাঠানোর জেরে দক্ষিণ আফ্রিকার দুইটি প্রদেশে সহিংসতা শুরু হয়েছে জোমার সমর্থকরা রাস্তাঘাট অবরুদ্ধ রেখে দোকানে লুটপাট করছে গত সপ্তাহ থেকে জ্যাকব জোমার নিজের এলাকা কোয়াজুলু নাটাল এবং গৌতেং প্রদেশ থেকে এ সহিংসতা শুরু হয় পরবর্তীতে সেটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গেও ছড়িয়ে পড়ে পুলিশ রোববার জানিয়েছে এ ঘটনায় কমপক্ষে বাষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ আফ্রিকা পুলিশের মেজর জেনারেল মাথাপেল মেটারসন জানান জোহানেসবার্গের কাছেই আলেকজান্দ্রা এবং ব্রামলেতে কয়েকশো লোক দোকান লুটপাট করে জ্বালিয়ে দেয় এরকম একটি দোকান থেকে চল্লিশ বছর বয়সী একজনকে মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি জানান লুটপাটকারীদের গ্রেপ্তারের সময় তিন পুলিশি কর্মকর্তা আহত হয়েছেন এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে জোহানেসবার্গের সংযোগ সড়ক এন থ্রি এবং উপকূলীয় কোয়াজুলু নাটাল দুর্বান শহরের রাস্তাগুলো কয়েক ঘন্টা অবরুদ্ধ রাখা হয় এমনকি জ্যাকব জোমা যে যে জেলে বন্দী সেখানকার রাস্তাও বন্ধ করে রেখে বিক্ষোভকারীরা বন্ধ করে রাখে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা গত রোববার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে করোনার বিধি নিষেধ পালনের প্রতি মনোযোগ দিতে বলেছেন পাশাপাশি জীবন ও অর্থনীতি ধ্বংস করে এমন কর্মসূচি থেকে বিরত থেকে সবাইকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন তিনি তবে প্রেসিডেন্টের আহ্বানের পরেও দুর্বান এলাকার বিভিন্ন জায়গায় এখনো লুটপাট অব্যাহত রয়েছে পুলিশ জানিয়েছে সহিংসতা ছড়িয়ে পড়া দুটি রাজ্যই পুলিশের সক্ষম সক্ষমতা বাড়ানো হচ্ছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহিংসতায় উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে গত সপ্তাহ থেকে পনেরো মাসের সাজা ভোগ করতে শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দুর্নীতির তদন্তকারীদের তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে এ দণ্ড দেন আদালত এরপর তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন দেশটির সাংবাদিক আদালত পরে অবশ্য জুমা ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয় সাবেক প্রেসিডেন্ট আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন জুমা এর আগে বলেছিলেন আমি জেলে যেতে প্রস্তুত কিন্তু এই বয়সে মহামারীর সময়ে জেলে পাঠানোর মানে হচ্ছে আমার মৃত্যুদণ্ড কার্যকর করা তিনি আরো দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি অসত তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এরপর নানা নাটকীয়তা শেষে উনআশি বছর বয়সী নেতা আত্মসমর্পণ করেন সূত্র আল জাজিরা হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের মূল হতা গ্রেপ্তার হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মৈজি হত্যাকাণ্ডের সন্দেহভাজন মূল হতা একজন হাইতিয়ান চিকিৎসক ক্রিশ্চিয়ান অ্যামোনুয়েল স্যানন নামে ওই ব্যক্তি গত জুনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটি ব্যক্তিগত জেট প্ল্যান করে হাইতি প্রবেশ করেছিলেন তার ওই যোগসাজশে গত সপ্তাহে গুলি করে হত্যা করা হয় হাইতিয়ান প্রেসিডেন্টকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তেষট্টি বছর বয়সী ওই মাস্টার মাইন্ডকে রোববার রাতে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে হাইতির পুলিশ গত সাত জুলাই নিজ বাড়িতে হত্যার শিকার হন প্রেসিডেন্ট ময়েজ দুর্বৃত্তদের গুলিতে আহত হন তার স্ত্রী মার্টিন ময়েজিও আর এ হত্যা মিশনে অংশ নেয় আঠাশ জন বিদেশি ঘাতক আহত ফার্স্ট লেডিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে তার ভাষ্যমতে হামলাকারীরা ঘরে ঢুকেই ময়েজকে গুলি করে ঝাঁঝরা করে দেয় এ সময় তাকে একটি কথা বলারও সুযোগ দেওয়া হয়নি রোববার রাতে হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সে অ্যামানুয়েল স্যাননকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস বলেছেন ওই ব্যক্তি রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যক্তিগত প্লেনে করে হাইতি ঢুকেছিল তার প্রাথমিক পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট ময়েসকে গ্রেপ্তার করা কিন্তু মিশন পরে বদলে দেওয়া হয় চার্লস বলেন ঘটনা ঘটার পর আমরা যখন দুর্বৃত্তদের পথ আটকে দেই তাদের মধ্যে এক হত্যাকারীকে প্রথমেই যে ব্যক্তিকে ফোন করেছিল সে হলো ক্রিশ্চিয়ান এমানুয়েল স্যানন ওই লোক আরো দুজনের সঙ্গে যোগাযোগ করেছিল আমরা ধারণা করেছি প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে তারাও অন্যতম মূল হতা তবে ওই দুই সন্দেহভাজন কারা তা প্রকাশ করেননি হাইতির পুলিশ প্রধান তিনি জানান অভিযুক্ত স্যানন হাইতি রাজনীতির ক্ষমতা দখলের স্বপ্ন দেখতেন এবং সেই অনুসারে পরিকল্পনা সাজিয়েছিলেন নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া স্যানন দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় বসবাস করছিলেন বলে জানা গেছে তিনি মহিষ হত্যাকারীদের কয়েকজনকে নিজের দেহরক্ষী করার আশ্বাস দিয়ে দলে ভিড়িয়েছিলেন চার্লস জানান অভিযুক্ত হত্যাকারীরা স্যাননের নিরাপত্তা দিচ্ছিলেন এই ভেবে যে তিনি হাইতির প্রেসিডেন্ট হতে চলেছেন পুলিশ স্যাননের বাসা থেকে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের লোগোযুক্ত একটি হ্যাড বিশ বাক্স বুলেট বন্দুকের অংশ ডমিকান রিপাবলিকানের চারটি গাড়ির নম্বর প্লেট দুটি গাড়ি ও অজ্ঞাত লোকদের বেশ কিছু চিঠিপত্র উদ্ধার করেছে হাইতির পুলিশ প্রধান জানান প্রেসিডেন্ট মইস হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল আঠাশ জন এদের মধ্যে ছাব্বিশ জনই কলম্বিয়ান বাকি দুইজন হাইতিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক এদের মধ্যে পনেরো জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তিনজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে এবং বাকি আটজন এখনও পলাতক চীনের সঙ্গে আফগান সীমান্তের নিয়ন্ত্রণ নিল তালেবান আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সে দেশের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ওয়াখান এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আফগানিস্তানের বাদাকশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আবদুল্লাহ নাজি নাজারি এ খবর জানিয়েছেন তিনি রবিবার স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন বাদাকশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিনসিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে তিনি বলেন ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে তালেবান হিন্দু কুদুস পর্বতমালায় সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার নয়শো তেইশ মিটার উঁচুতে অবস্থিত দুর্গম পাহাড়ি পথ ওয়াক জির পাশ হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ওয়াখানের পর পাকিস্তান ও তাজিকিস্তানের মধ্যবর্তী এই গিরিপথটি অবস্থিত যেটিকে ওয়াখান করিডর বলা হয় চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের সীমান্ত সীমায় এর অবস্থান বলে এটির নিরাপত্তা বেজিং এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তালেবানের আগে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তের পাশাপাশি ইরানের সঙ্গে দুটি স্থলবন্দর এবং পাকিস্তানের সঙ্গে একটি স্থলবন্দর দখল করে নিয়েছে হেরাতের সঙ্গে তুর্কমেনিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শতকরা পঁচাশি ভাগ এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান যদি কাবুল সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুকে নিয়ে যা বলছে ইসরায়েলিরা নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানোর পর প্রায় এক মাস পর রাষ্ট্রীয় বাসভবন ছাড়লেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার তিনি জেরুজালেমের সরকারি বাড়িটি ছেড়ে যান খবর এএফপি এর আগে ক্ষমতার তিন মেয়াদে বারো বছর ধরে ওই বাড়িটিতে ছিলেন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি তার বিরুদ্ধে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে এসব অস্বীকার করে তিনি অভিযোগগুলোকে তার বিরুদ্ধে বামপন্থী চক্রান্ত হিসাবে অবহিত করেন রোববার প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা উপহাসমূলক মন্তব্য শুরু হয়েছে একজন তাকে ক্রাইম মিনিস্টার নাম দিয়ে পোস্ট দিয়েছেন আরেকজন লিখেছেন চোরেরা সব পরিবারেই রাতেই পালায় ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর জানিয়েছে রোববারই নাফতালি বেনেট ওই বাড়িতে স্থানান্তরিত হবেন আবারও দৈনিক সংক্রমণের শীর্ষে ভারত ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ তবে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার তিনশত আটান্ন জনের বেশি একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ সত্তর হাজার সর্বশেষ চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে একই সঙ্গে দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়া এতে বিশ্বব্যাপী করোনার আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আঠারো কোটি ছিয়াত্তর লাখেরও ঘর অন্যদিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে হয়েছে চল্লিশ লাখ আটচল্লিশ হাজার সোমবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার সহ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার তিনশত আটান্ন জন অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় এক হাজার এতে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে চল্লিশ লাখ আটচল্লিশ হাজার নয় শত উনিশ জনে এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ সত্তর হাজার পাঁচশত ছয়চল্লিশ জন অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক পঞ্চাশ হাজারের বেশি এতে মহামারীর শুরুর থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আঠারো কোটি ছিয়াত্তর লাখ সতেরো হাজার ছয়শত উনচল্লিশ জনে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার সাতজন এবং নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছত্রিশ হাজার একশত সাতানব্বই জন অন্যদিকে মহামারীর শুরুর থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা পঁচিশ লাখ সাতাইশ হাজার দুইশত তিন জন এবং মৃত্যু হয়েছে ছেষট্টি হাজার চারশত চৌষট্টি জনের করোনা ভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি সাতচল্লিশ লাখ বত্রিশ হাজার সাতশত তিপ্পান্ন জন করোনায় আক্রান্ত এবং ছয় লাখ বাইশ হাজার আটশত পঁয়তাল্লিশ জন মারা গেছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচশত সাতানব্বই জন এবং নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ হাজার নয়শত সাতানব্বই জন অপরদিকে মহামারীর শুরুর দিকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি নব্বই লাখ উননব্বই হাজার নয়শত চল্লিশ জন এবং মৃত্যু হয়েছে পাঁচ লাখ তেত্রিশ হাজার পাঁচশত ছয়চল্লিশ জনের অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয় গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতশো বিশ জন এবং নতুন করে করোনা ভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাঁত্রিশ হাজার ছয়শত ছিয়াত্তর জন দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি আট লাখ তিয়াত্তর হাজার নয়শত সাত জন এবং মারা গেছেন চার লাখ আট হাজার সাতশত বিরানব্বই জন লকডাউন বাড়বে কিনা সিদ্ধান্ত আজ যতই দিন যাচ্ছে দেশব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতির আরও অবনতি হচ্ছে ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস রবিবার দেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এদিন দুইশো জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো হাজার চারশত উনিশ জনে এছাড়া এদিন সর্বোচ্চ এগারো হাজার আটশত চুহাত্তর জন নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ লাখ একুশ হাজার একশো একশত উননব্বই জনে এদিকে করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে গত এক জুলাই থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে যার ম্যাচ শেষ হচ্ছে চোদ্দই জুলাই কিন্তু কঠোর লকডাউন দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে আর মাত্র কয়েকদিন পরই আগামী একুশে জুলাই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা এমত অবস্থায় কঠোর লকডাউন আরো বাড়ানো হবে কিনা সেই প্রশ্ন এখন মুখে মুখে এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রবিবার গণমাধ্যমকে জানান সোমবার রাতে এ সংক্রান্ত কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সে অনুযায়ী তেরো জুলাই বিধিনিষেধ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সময় তিনি ইঙ্গিত দিয়ে বলেন দেশের করোনা সংক্রমণ রোধে আরো এক সপ্তাহ চলমান কঠোর লকডাউন বাড়ানো হতে পারে তিনি বলেন পবিত্র ঈদুল আজহা ও কোরবানির হাট এ দুটোই নিয়ন্ত্রিত করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এসব পরিস্থিতি সুনিয়ন্ত্রিতভাবে মোকাবেলা করতে চায় সরকার